আসসালামু আলাইকুম বড় ভাই গেমিংয়ের পক্ষ থেকে আমি বড় ভাই আবার চলে আসছি আপনারা সবাই কেমন আছেন আর আমি অনেক অসুস্থ থাকার বিদায় ভিডিও বানাতে পারিনি আজকের একটা ভিডিও বানাচ্ছি সুন্দরীর প্রেমের ফাঁদে ফেসে গেল নেপালি যুবক তো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার খুবই কমে গেছে রিচ কমে গেছে তো ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আমাদের ভিডিওটি আজকের ভিডিওটি শুরু করা যাক murder. ইন্ট্রো ইন্ট্রোর পরে চলে আসলাম আমরা ভিডিওতে ডাইরেক্ট গেমের ভিতরে চলে আসলাম লন অফ মুড খেলতেছিলাম অনেকগুলো লন অফ মুড খেললাম তো কোনো ছেলেকে ফাঁসাতে পারি নাই এই নেপালি যুবককে ফাঁসিয়ে দিলাম সে তাকে একটা লাভ রিয়েক্ট দেওয়াতে সে আর আমাকে গুলি করে নেই সে বুঝতে পারছে যে আমি তার সাথে টিম আপ করতে চাইছিলাম তো তার সাথে আমি ইমোট পার্টি করতে থাকলাম দেখি সে কি করে দেখি যে আমাকে ইমোট পার্টি আমি চাইছিলাম তাকে একটা মারবো পরে দেখি যে না থাক মারার কোনো প্রয়োজন নাই মানে চলে গেল সেই দিয়াতে আমি ভিডিওটা অনেক ফাস্ট করে দিলাম কারণ এত বড় ভিডিও তো দেখা পসিবল না তো আমার সাথে অনেকক্ষণ ইমোট পার্টি ইমোট করে লাভ দেয় নমস্কার এই ইমোট একমাত্র নেপালিদের কাছে আসে কারণ তারা ইন্ডিয়ান ইন্ডিয়ান গিল্ডে আছে ইন্ডিয়ান ছিল আর এই আইডিটা আমার ইন্ডিয়ান আইডির মধ্যেও আছে এইটা ইভেন্ট পূরণ করে এই ইমোটা নিতে হয় দ্বিতীয় রাউন্ড দেখতে দেখতে শেষ হয়ে গেল তো আমি চাইছিলাম না কোনো গান নিতে ঠিক আছে তারপরও গান অটোমেটিকলি রিলেট হয়ে গেছে এখন কী কী জানি বলতেছিলাম আমি বুঝতে পারতেছিলাম না কারণ ওর কথা তো আমি শুনতে পারতেছিলাম না শুধু আমাকে নমস্কার দিচ্ছে আমি ওরে বারবার দেখাচ্ছিলাম আবারও জোনে চলে যাও ও আমাকে মারতেছিল আমার লাইফ কমাতেছিল যে আমি ওরা জোনে পাঠানোর চেষ্টা যে জোনে যান জোনে যান তিন নাম্বার জোন জোনে যান আমি ডেকে দিছিলাম তারপরে যাচ্ছিল না শোন কী করা যায় আমাকে মারতেছে কেন উমা না আমি মারবো না আমাকে মেরেই ফেললো আমার নেটের অবস্থা খারাপ ছিল দুই আর এক রাউন্ড ওমা ও কি আমাকে ভুয়া দিবে না আমরা কি ভুয়া দিতে পারবো না আমাকে মারতেছে মেরে ফেললো দুই দুই আবার আমার নমস্কার দেয় দুইটা রাউন্ড শেষ হয়ে গেল আমরা কি ভুয়ে নিতে পারবো না ওকে আমাদেরকে ভুয়ে দিবে না দেখা যাক কি হয় আমার নেটের অবস্থা এখন খুব খারাপ অবস্থা ছিল ও Let's see. আমার দরকার ওকে ভালোবাসা করানো যে ভালোবাসার প্রেমে ফাঁদি ফালিয়ে দেন ও জোনে চলে গেছে তিন নাম্বার জোন তিন নাম্বার রাউন্ডও জিতে দিল মানে ও রাউন্ডটা একটু বড় করতে চাইছে আমার সাথে খেলার জন্য রাউন্ডটা একটু বড় করতে চাইছে তাহলে একটু রাউন্ডগুলো বড় হয় ওই যে আমাকে বারবার আসতে দিতেছিল না ওই যে মানা করতেছে যে তুমি এখানে আইসো না আমি যাচ্ছি জন্য ওর যে মাথা নিজের মাথার মধ্যে নিজেই ফ্লাশ বোম মেরেছে দেখতে অনেক মজা লাগতেছিল আবারও জোন চার নাম্বার জোন জোন পার হয়ে গেল তো ভাই আমরা সবাই সবাই সাপোর্ট করবো দয়া করে সবাই সাপোর্ট করবেন বড় ভাই গেমিংকে সাপোর্ট করবেন বড় ভাই গেমিং অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছে অসুস্থ শরীর নিয়ে ভিডিও বানানোর জন্য অ্যাবিলিটি খুঁজে পাচ্ছে না তারপরেও ভিডিও বানায় সবাই সাপোর্ট করার জন্য দয়া করে সবাই সাপোর্ট করবেন আমরা দেখতে দেখতে গেমের শেষ পর্যায়ে চলে আসলাম আর আমরা তো জিতেও গেলাম আমাদেরকে জিতিয়ে দিল শেষ পর্যন্ত বড় ভাই গেমিংয়ের পাশে থাকবেন অবশ্যই সাথে থাকবেন বড় ভাই গেমিংয়ের পাশে থাকবেন সারা জীবন বড় ভাই গেমিংকে সাপোর্ট করবেন যারা যারা আজকের ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওটির মধ্যে কমেন্ট করবেন কমেন্ট করলে নেক্সট ভিডিও করার সাহস আমরা পাই আর ভাইয়াকে ডাক দিছিলাম যে সে যে কি বলতেছিল আমি বুঝতেছিলাম না তারপরে বলে চলে গেল